ফার্স্ট রেকর্ডিং স্টার্ট করে দিলাম আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস সর্বশেষ ক্লাস ঠিক আছে আর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ক্লাস হবে না এই ক্লাস পরে ওকে আমরা business dot facebook dot com slash overview দিয়ে আমরা আমাদের এডস অ্যাকাউন্টে ঢুকলাম এখন আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করি ক্রিয়েটে ক্লিক করার পরে আসুক আমাদের একটা অপশনই বাকি আছে ওকে আমরা দেখুন awareness traffic engagement lead apps promotion সবই আমরা দেখে ফেলছি আজকে আমরা সেলস দেখব আচ্ছা সেলস মানে কি সেলসে ক্লিক করলাম সেলস মানে কি আমাকে বলুন সেলস মানে কি বিক্রয় স্যার সেলস মানে বিক্রয় দেখুন যে হয়টা অ্যাডস ক্যাম্পেইনের ফেসবুকে সবচেয়ে বেশি কাজ হয় তা হচ্ছে brand awareness lead generation traffic আর সেলস এই বায়ারগুলোই সবচেয়ে বেশি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে মানুষ তার কোম্পানির প্রচারের জন্য ট্রাফিক করে তার ওয়েবসাইটে ভিজিটার আনার জন্য আর লিড জেনারেশন করে তার ইনফরমেশন বিভিন্ন মানুষের ইনফরমেশন ইনফরমেশন কালেক্ট করার জন্য আর সেলস করে তার প্রোডাক্ট কী করার জন্য সেল করার জন্য এখন দেখুন এই প্রোডাক্ট সেল করার জন্য যে সেলস করে এখানে কি লাগে এই এইটার আরেকটা নাম হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন তাহলে সেলস সেলসের জন্য ফেসবুক সেলস এডস ক্যাম্পেইন যেটা সেটাকে বলা হয় advantage and shopping ads campaign এখন এই সেলসের মাধ্যমে অর্থাৎ প্রোডাক্ট সেলস মানে মানুষের পেজ প্রমোশন কইরা তার পেজের মধ্যে বিভিন্ন প্রোডাক্টের সেল করতে পারে অথবা বিভিন্ন ওয়েবসাইটসে প্রমোশন কইরা সেই ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারে অথবা বিশেষ একটা প্রোডাক্টকে বিশেষ একটা প্রোডাক্টকে সেই প্রোডাক্টের ছবি দিয়া অ্যাডস প্রমোট কইরা মানুষ এই প্রোডাক্টটাই সেল করতে পারে এটা বিশেষ হতে পারে ওকে আমরা সামনে বাড়ি তারপরে কন্টিনিউ দিলাম আচ্ছা এখন সেলসের ক্ষেত্রে কি প্রয়োজন সেলসের ক্যাম্পেইনের প্রতি প্রথম নাম্বার কথা হচ্ছে আপনি কিওয়ার্ড রিসার্চ করে দিবেন ঠিক আছে লোকেশন দিবেন ঠিক আছে বিড স্ট্র্যাটেজি দিবেন ঠিক আছে বাজেট ডেইলি বাজেট দিবেন ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে কখনোই কোনো বায়ারকে এই কথা বলা যাবে না যে আমি আপনাকে এত কি এতটা কি দিব সেলস দিয়ে দিব মনে করেন একশো ডলারের সেলস যদি আপনি অ্যাডস ক্যাম্পেইন করেন তাহলে আপনি কখনোই এটা বায়ারকে বলবেন না যে আপনি পাঁচশো ডলারের পাঁচশোটা প্রোডাক্ট সেল করে দিবেন বা পাঁচটা প্রোডাক্ট সেল করে দিবেন কখনো এটা বলবেন না আপনি বায়ারকে বলবেন যে আমি আপনাকে কাজ করে দিব রিচ করে মানুষের কাছে আপনার প্রোডাক্ট রিচ করে দিব কিন্তু প্রোডাক্টের সেলস কখনোই আমি গ্যারান্টি দেব না কারণ তার প্রোডাক্ট মানুষ কিনবে কিনা এটা আমি জানি না হ্যাঁ ঠিক আছে আমার প্রোডাক্ট মানুষ কিনবে কিনা এটা আপনি জানেন কিনি জানেননি জানেন না তারপরে হচ্ছে এই অনলাইনে অনেক সময় প্রোডাক্ট মানুষের নাও কিনতে পারে কিন্তু মানুষের সামনে পৌঁছে দেওয়া হচ্ছে আমার দায়িত্ব এই জন্য অনেক সময় এই জায়গাটায় বেশিরভাগ মানুষে ভুল করে কাজ পাওয়ার স্বার্থে বা কাজ পাওয়ার লোভে অনেক সময় বলে দেয় যে আমি আপনাকে একশো ডলারের বিনিময়ে পাঁচশোটা অর্ডার সেল করাইয়া দিয়ে দিব অত আরও চিন্তা করলো আমি যদি পাঁচশোটা অর্ডার পাঁচশোটা প্রোডাক্ট সেল করতে পারি একটা অর্ডার অর্ডার থেকে যদি আমি দুই ডলার করেও যদি বেনিফিট করি এক ডলার করেও যদি বেনিফিট করে তাহলে আমি পাঁচশো ডলারের বেনিফিট করলাম একশো ডলার যদি আমার খরচ হয়ে যায় দুইশো ডলারও যদি খরচ হয়ে যায় তিনশো ডলার তো আমার বেনিফিট আছে এই জন্য অনেক সময় বায়ার আসে পরবর্তীতে দেখা যায় ওই কথা আর কাজের সাথে মিল নাই বায়ার ওই সময় কি করে ব্যাড রিভিউ দিয়ে দিয়ে অল সেট দেখি আমরা এখানে দেখি অল সেট অল সেট মধ্যে দেখেন campaign sales bid strategy dynamic creative placement অপটিম optimization for ad delivery age under সব কিছু ঠিক আছে ওকে তারপরে অ্যাড নেমস দিলাম এটা একটা এই এই নামটাও আপনারা চাইলে রাখতে পারেন অথবা এটা আপনার যে কোনো একটা নাম দিতে পারেন আমি আগেও দেখাইছি আজকেও দেখাচ্ছি ঠিক আছে তারপরে হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরিটা ডিফল্ট এটা এখানে এটা দেওয়ার কিছু প্রয়োজন নাই এটা আমি আগেও বলছি এটা তাক ওই আগের মতোই কোনো মানে কি নাই ঝামেলা নাই এখন একটা জিনিস করতে হইব এই জায়গায় ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস দুইটাই যদি দেন তাহলে ওয়েবসাইট এবং অ্যাপসের মাধ্যমে প্রোডাক্ট সেল হবে আর যদি শুধু ওয়েবসাইট দেন তাহলে শুধু ওয়েবসাইটের মাধ্যমে দিব অনেক সময় বায়ার বলতে পারে তার অ্যাপসও আছে ওয়েবসাইটও আছে ঠিক আছে তো ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস মনে একসাথে নেন নাকি এইটা পিক্সেল সেট আপ করার আগ পর্যন্ত নিবে না আচ্ছা এই জন্য তার কি করতে হইব পিক্সেল সেট আপটা থাকতে হইব পরের ক্লাসটা পিক্সেল সেট আপের উপরে নিয়ে নিব ছোট্ট একটা ক্লাস বেশি ক্লাস না আচ্ছা তারপরে হচ্ছে আমরা এখান থেকে লোকেশন সিলেক্ট করবো লোকেশনটা অডিয়েন্স লোকেশন কোন দেশ মনে করেন কানাডা ঠিক আছে কানাডা দিলাম এখানে ম্যাপ আসে নাই আচ্ছা তারপরে আসুন browser regions area app stories region emerging marketing euro rate এটা আপনি কান্ট্রিজ এটা অল সিলেক্ট করে দিয়ে দিবেন আচ্ছা এখান থেকে দাঁড়ান আরও কিছু আছে ইউরো রেট এটা যদি সিলেক্ট করি তাহলে কি আসে দেখি আমরা এটা সিলেক্ট করলে কি দিচ্ছে এখানে আমাদের ডান পাশে দিচ্ছে your ad include or exclude locations that are currently restricted please remove effect location for your oh sorry এটা নিচ্ছে না দাঁড়ান এখানে একটা বিষয় আমার লোকেশনটাতে একটা ঝামেলা করছে লোকেশন এটা নিচ্ছে না তাহলে প্রথমে লোকেশনটা চেঞ্জ করে দিতে হইব defined your audience by country this give our system more options ও এখানে শুধু কান্ট্রি ওয়াইজটা দিতে হবে আর কিছু দেওয়া যাবে না তাহলে কান্ট্রিটাই দিলাম মনে করেন কানাডা আপনি দিতে পারেন ইউএসএ দিতে পারেন ইউকে দিতে পারেন ইউনাইটেড কিংডম দিতে পারেন ইউনাইটেড কিংডম দিতে পারেন কোনো সমস্যা নাই এটা আপনার রুচি আপনি কোন দেশের বায়ারের কাজ করবেন সেটার উপরে নির্ভর করে আচ্ছা ডেইলি বাজেট ডেইলি বাজেট এখন আপনি কত দিবেন এখানে বিশ ডলার সে স্পেন্ড করছে আপনি আরও বেশি দিতে চাইলে বেশি দিতে পারবেন তারপরে লিমিট বাজেট যদি দিতে চান লিমিট বাজেট কত দিতে পারেন সেটা আপনি নির্ভর করে ঠিক আছে আপনি ডেইলি বাজেটও সেট করে দিতে পারেন লিমিট বাজেটও সেট করে দিতে পারেন তারপরে স্টার্ট ডেট স্টার্ট ডেট আজকে থেকেও দিতে পারেন অথবা ডেট এদিক সেদিক করতে পারেন end date this start date is in the past hmm তাহলে এটা একটু চেঞ্জ করতে হইব এখান থেকে তিন তারিখে দিতে হইব যেহেতু এটা পাস্ট হয়ে গেছে কারণ এটার শুরুর টাইমটা শেষ হয়ে গেছে এখন আমরা দিলাম যে এই ওইটা থেকে শুরু হবে এটা তিন তারিখ সকাল দশটা দেওয়া যায় না স্যার সকাল দশটা হুম দেওয়া যাইতো না এখানে দশটা ঢাকা আছে ঢাকা টাইম দিলাম ঢাকা টাইম কেন ও আচ্ছা আমার লোকেশনের টাইমটাই সেট করবে যেহেতু এটা আমার বাংলাদেশের এটা যদি কানাডার দিতে হয় তাহলে কানাডার টাইমটা আপনি চিন্তা করিয়া তারপরে বসাইতে হইব ওকে তারপরে হচ্ছে আপনার এন্ড কোন দিন এন্ড এক মাসের জন্য দিয়ে দিছি এটা এক মাস তো হইতো না আমি হয়তো আরও কমাইতে চাই আমি চাই হয়তো বা আপনার পা এক সপ্তাহের জন্য দিতে চাই তাহলে তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় তারিখ পর্যন্ত দিতে চাই এখন মাসটা এখানে মাস মে নয় তারিখ পর্যন্ত মে নয় তারিখ পর্যন্ত ওকে এখন যদি আমি ডেইলি বাজেট বিশ টাকা করে করি তাহলে এখানে আমার সাত দিনে কত আসছে তিনশো টাকা আসছে ঠিক না স্যার এন্ডিং টাইমটা কি স্যার 22 মানে রাত 10টা থাকবে হুম এন্ডিং হ্যাঁ রাত্র 10টা দিলাম আচ্ছা এখন যদি শিডিউল করে দিতে চান তাহলে এখানে এটা সিলেক্ট করে দিবেন এখন কোন দিন দিবেন যেমন মনে করেন আপনার শুক্র শনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে অফ ডেতে দিলে ভালো হয় কারণ অফ ডেতে মানুষ কি করে অফ ডেতে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল চালায় অনলাইন চালায় ভাই আমাকে দুপুর দুইটা পর্যন্ত কল দিলে পাইবেন না আমি এসএসসি পরীক্ষার ডিউটিতে থাকি বুঝতে পারছেন না আপনি পণ যদি দেন তাহলে আমাকে দুপুর দুইটা পরে দিতে হইব ওকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে প্রোডাক্ট যখন আপনি প্রমোট করবেন বা প্রোডাক্ট সেলের জন্য আপনি কোনো ক্যাম্পেইন করবেন তখন আপনি কি করবেন অফ ডেগুলা দেখা দেওয়ার চেষ্টা করবেন তাহলে অফ ডেগুলা দিলে কি হবে মানুষ অফ ডেতে বেশিরভাগ ক্ষেত্রে মোবাইলের অনলাইন ফেসবুক চালায় বা ওই দিন একটু অলস থাকে তো ওই জন্য ওই দিন মানুষ একটু বেশি তার সাধারণত অলস টাইমগুলো ফেসবুক বা ইত্যাদিতে চালাইয়া সময় কাটায় তো ওই জন্য একটু ভালো হয় তবুও তারপরে বায়ারকে প্রশ্ন করবেন আপনি যে কোন দিন দিলে বেটার হয় আপনি কোন দিন চাচ্ছেন এগুলো বায়ার কাছ থেকে জেনে নেবেন ঠিক আছে এখন আপনি মনে করেন ফ্রাইডে আর স্যাটারডে দিতে চাচ্ছেন তাহলে ফ্রাইডে আর স্যাটারডে আমরা ফিল আপ করে দিলাম বারো এম এই টাইমটা আমরা দরকার নাই মনে করেন আমরা কয়টা থেকে সকাল নয়টা থেকে দিতাম তাহলে এই যে নয়টা আরও যদি বাড়াইতে চান তাহলে আপনি আরও বাড়াইতে পারেন আচ্ছা দেখেন এখন যদি আমি প্রতিদিন বিশ ডলার খরচ করি কানাডার ইউনাইটেড কিংডমের মধ্যে তাহলে আমার রিচটা প্রতিদিন রিচ করবে সেভেন পয়েন্ট এইট কে থেকে টোয়েন্টি টু কে মানুষের কাছে এখন এই যে মানুষের কাছে পৌঁছাইবে সেখান থেকে কনভার্সন করবে একশো বত্রিশ থেকে তিনশো চুয়ান্ন জন মানুষ এই মানুষগুলো সাধারণত আমাদেরকে কি করবে তাকে ওই বায়ারকে মেসেজ করার সম্ভাবনা আছে ঠিক আছে এনে এদিক সেদিক হয় কারণ এগুলো ফেসবুক একটা সাধারণ একটা অনেক মানুষ অনেক ধরনের এই ধরনের ক্যাম্পেইন করে তো সেই ক্যাম্পেইনের উপরে ডিফেন্ড করে এগুলা করে অনেক সময় যাই হোক তারপরে আসো এটা কি seven day click for one day review এটা এভাবেই থাকবো ডিফল্ট হিসাবে আচ্ছা আর কোনো কিছু এখানে আছে কিনা দেখি না এখন আমরা নেক্সটে যাই গেলাম নেক্সটে নেক্সটে আসার পরে একটা ওয়েবসাইটের লিঙ্ক লাগবে হ্যাঁ ওয়েবসাইটটা কি ওয়েবসাইটটা এখান থেকে মনে করেন যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে আসুন আপনি যে কোনো একটা ওয়েবসাইট যেমন কি দেয়া যায় দারাজ ঠিক আছে দারাজের ওয়েবসাইটটা নিয়ে আসেন online shopping Bangladesh Daraz dot com এটা হচ্ছে দারাজের ওয়েবসাইট দারাজের ওয়েবসাইটটা নিয়ে আসলাম আমি ঠিক আছে দারাজের ওয়েবসাইটটা এখানে দিয়ে দিলাম আমার একটা ওয়েবসাইট হয়ে গেছে ডিসপ্লে লিঙ্ক এখন ডিসপ্লে লিঙ্কটা হচ্ছে কি ডিসপ্লে এই যে দারাজের ওয়েবসাইট দেওয়ার সাথে সাথে দেখেন টোটাল দারাজ আমার সামনে চলে আসছে দেখতে পাচ্ছেন তার ক্যাম্পেইনটা চলে আসছে ডিসপ্লে লিঙ্ক ডিসপ্লে লিঙ্কটা হচ্ছে কোন অ্যাডভার্টাইজটাকে আপনি কোন প্রোডাক্টটাকে আপনি প্রমোট করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের লিঙ্ক এখন এখান থেকে গেলাম আমি একটা প্রোডাক্ট বাইর করি ওয়াইট নেটওয়ার্ক একটু স্লো একটু সময় দিন মনে করেন এই প্রোডাক্টটাই এই প্রোডাক্টের লিঙ্ক হচ্ছে এই যে এই আগ পর্যন্ত এই প্রোডাক্টের লিঙ্ক ঠিক আছে এইটা আমরা ওখান থেকে কপি হইরা ওখানে দিয়ে দিই দিলাম এখন কল এক্সটেনশন কল এক্সটেনশনটা কি কল এক্সটেনশনটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি কল এক্সটেনশনটা হচ্ছে এই যে বলে না এডের সাথে আরও এক্সটেনশন এড করব এর মানে হচ্ছে একটা প্রোডাক্ট না আরও কিছু প্রোডাক্টের অ্যাডভার্টাইজ দিতে চাচ্ছে দুইটা তিনটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজ সে দিতে চাচ্ছে তখন আপনি কল এক্সটেনশনটা এখানে সিলেক্ট করবেন কল এক্সটেনশনটা সিলেক্ট করলে দেখেন এখান থেকে ফোন নাম্বার আসছে না oh sorry oh sorry sorry sorry ফেসবুকের কল এক্সটেনশনটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার এখান থেকে যদি ওই আমার মোবাইল নাম্বারে ফোন দিতে চান তাহলে অর্থাৎ এখানে বায়ারের তো ওয়েব বিজনেস ম্যানেজার থেকে কাজ করবেন বায়ারের বিজনেস ম্যানেজারে অটোমেটিকলি এটা ডিফল্ট হিসাবে থাকবে মানে একটা বিষয় মনে রাখবেন যদি বায়ারকে এইভাবে ফোন নাম্বার এভাবে অ্যাড করে দেন তাহলে মানুষ এই প্রোডাক্ট নেওয়ার জন্য মানুষ ফোন করবে আর যদি বায়ার কে যদি এই নাম্বার না দেন তাহলে সরাসরি মেসেজ করবে ঠিক আছে ল্যাঙ্গুয়েজ অফ অন করে দিবেন অ্যাড করতে পারবেন ল্যাঙ্গুয়েজ এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে বাংলা ইংরেজি সিলেক্ট করতে পারবেন ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজগুলো আপনি সিলেক্ট করে দিবেন আপনি কোন ল্যাঙ্গুয়েজ দিবেন যেমন ইংরেজি দেন যদি ইংলিশ e দিয়ে দিলাম ঠিক আছে অ্যাড ল্যাঙ্গুয়েজ এখান থেকে অ্যাড করি ফ্রিশ এভাবে যে ল্যাঙ্গুয়েজ দিতে চান তারপরে সেভ দিবেন এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সেভ হয়ে যাব ফ্রিশিয়ান ফ্রিশিয়ান কোন দেশের ল্যাঙ্গুয়েজ আমি নিজেও জানি না ফার্সিয়ান ফার্সিয়ান ও ফার্সিয়ান আচ্ছা ফার্সিয়ান সরি ফার্সিয়ান ফার্সিয়ান হ্যাঁ ফার্সিয়ান ল্যাঙ্গুয়েজের দিতে চাচ্ছেন তাহলে এইভাবে দিবেন তারপরে এখান থেকে সেভ দিবেন এই যে সেভ অপশন আছে এখানে দেখেন এই সেভ এই যে সেভ অপশন আছে সেভ অপশানে ক্লিক করবেন সেভ হয়ে যাব okay okay tracking set up এগুলো লাগবে না তারপরে ইউআরএল পারমানেন্ট বিল্ডে ইউআরএল পারমানেন্ট না এই অপশনটা কালই থাকবে এখন দেখেন পাবলিশ যদি দিয়ে দেই তাহলে আমার এই অ্যাডভার্টাইজটা পাবলিশ হয়ে যাবে এখন আমি পাবলিশ মারি না কি জন্য পাবলিশ মারি না কারণ আমার এখানে কার্ড সেট আপ করা নাই তারপরে হচ্ছে এগুলো আমি আপনার জাস্ট প্র্যাকটিসের জন্য করতেছি যদি পাবলিশ মারি কয়েকটা যদি এইভাবে পাবলিশ মারি তাহলে আমার বিজনেস ম্যানেজারটা ডিজেবল হয়ে যাব এই জন্য আমি স্যার বাজেট কত থাকবে স্যার এখানে budget budget twenty dollars per day দিলাম তো আপনি কমাইতে পারবেন বাড়াইতে পারবেন কোনো সমস্যা নেই কথা বুঝতে পারছেন এটুকু আপনার 5 ডলার দাও যায় না স্যার 5 ডলার না 5 ডলার দিয়ে দিবে আচ্ছা দেখি দেয়া যায় কিনা 5 ডলার আপনি দিয়ে দিতে চাইলে দেয়া আপনার কথাকে ব্যাকে আসলাম ব্যাকে আসার পরে বাজেট কোনায় কোনা এই যে পাইছি বাজেট মানে ডেইলি বাজেট 5 ডলার দেয়া যায় তো না এখানে চাই তো 05 দিলাম দেয়া গেছে ডেইলি বাজেট 5 ডলার দিলে আপনার রিচ কত আসে 720 থেকে টু পয়েন্ট ওয়ান কে আপনার কনভার্সনের জন্য ক্লিক আসবে এগারোশো এগারো থেকে তেত্রিশটা সর্বনিম্ন এগারোটা সর্বোচ্চ তেত্রিশটা এটা হচ্ছে আপনার কনভার্সন অর্থাৎ আপনি যত বাজেট বাড়াইবেন তত আপনার রিচ এবং কনভার্সনের পরিমাণ বাড়বে আপনি যত বাজেট কম দিবেন তত রিচ এবং কনভার্সনের পরিমাণ কমে আসবে কথা বুঝতে পারছেন পাঁচ ডলারই ভালো স্যার অল্পই থাক না না এটা তো হচ্ছে বায়ারকে বায়ার বলবে বায়ার কি চায় সেটা তো বায়ার হ্যাঁ, বায়ার যেটা বলবে সেটা সেটাই করতে হবে আচ্ছা, এখন এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা প্রশ্ন থাকলে শেয়ার করতে পারে স্যার একটা প্রশ্ন আছে স্যার ওই যে স্যার নীল একটা কালার দেখছিলাম স্যার যে ডে একটা সিলেক্ট করছিলেন যে নীল নীল রঙের একটা বক্স ছিল স্যার বক্সের মধ্যে নীল কালার ছিল বক্সটা স্যার একটু দেখতে একটা বক্সের মধ্যে দেখছিলাম নীল কালার করে সাত দিনের মধ্যে সাত দিন সিলেক্ট করছিলেন তো দেখতে পাচ্ছি না বক্স ছিল স্যার সিলেক্ট করছিলাম যে বক্স এই যে এড শিডিউল এই স্যার এই এটা হচ্ছে এই যে এড শিডিউল এড শিডিউল থেকে স্যার এই শিডিউলের মধ্যে আমরা কি স্যার কোনো মানে কোনো দিন যে আমরা বন্ধ করতে পারবো যে না এই দিন বাদে ওই দিন করব ওই দিন বন্ধ করতে দেখিয়ে দিলাম দেখিয়ে দিলাম তো আপনি এই যে আরেকটা দেখতে যাচ্ছেন আরেকটা দেখতে যাচ্ছেন এড শিডিউল সম্ভবত 20 ডলারের নিচে দেওয়া যায় না দেখি এড শিডিউলটা অফ করে দেবেন আপনি যদি আপনি ওখানে লাইফ টাইম বাজেট দেন তাইলে আপনি এড শিডিউল করে দিতে পারবেন বুঝতে পারছেন ও আচ্ছা স্যার লাইফ বাজেট দিলে স্যার এখানে লাইফ টাইম বাজেট দেন লাইফ টাইম বাজেট দেন অর্থাৎ লাইফ টাইম বাজেট আমাকে এই মুহূর্তে দিছে 350 ডলার এখন 350 ডলার যে কয় দিনের জন্য খরচ হবে এটা তো আমি দিছি একদিনে 20 ডলার খরচ হইব এখন এটা সপ্তাহে সারা সপ্তাহ না দিয়া এখন আমি যদি চাই সপ্তাহে একদিন বা দুই দিন দিতে চাই তাহলে এই জায়গা থেকে আমি এই টাকা এইভাবে ঠিক করে দিতে পারবো আর যদি আমি আমি যদি এখানে ডেইলি বাজেট এখানে সিলেক্ট করে দিই তাহলে আর এড শিডিউল করতে পারতাম না যখন আমি ডেইলি বাজেট বিশ ডলার দিয়ে দিব তখন দেখেন আমার রিচ এবং কনভার্সনের পরিমাণ কমে আসছে রিচ হচ্ছে টু পয়েন্ট নাইন কে এবং সর্বোচ্চ সর্বনিম্ন সর্বোচ্চ হচ্ছে এইট পয়েন্ট থ্রি কে কনভার্সনের পরিমাণ হচ্ছে ফোর্টি সিক্স থেকে একশো বত্রিশ অর্থাৎ কনভার্সন মানে মানুষ আমাকে নক করবে কথাটা বুঝতে পারছেন স্যার লাইফ টাইম বাজেট কি 350 থাকবে নাকি আমি যদি স্যার 200 দিতে চাই হবে না স্যার না কমাইতে পারবেন সমস্যা কি বাজেট হলো কই কই বাজেট হই যায় কারণ স্যার আমি কিছু দেখছি যে বায়াররা 200 ডলারের কাজ করতে চায় তখন বাজেট 200 দেয় স্যার ওটা যদি দেওয়া যেত ভালো কারণ যা যেরকম চাই যে যেরকম চাই এই যে 200 দিয়ে দিলাম ঠিক আছে 200 দিলে এখানে আপনার রিচের পরিমাণ কমে আসবে তো একটু দেখি স্যার এখন দেখাবে না অবশ্যই দেখাবে লাইফ টাইম দিলে 10 ডলারও যদি লাইফ টাইম দেন তাহলে আপনার শিডিউল দেখাইবে সমস্যা নাই 10 আচ্ছা, ডলারে আবার লাইফ টাইম হয় স্যার দেখি 10 ডলারে হয় কিনা হইছে দেখছেন নি স্যার 10 ডলারে লাইফ টাইম স্যার দিল তো দিচ্ছে যখন সমস্যা কি দিচ্ছে তো স্যার তারপরে আর কারো কোনো প্রশ্ন আপনাদের বৃহস্পতিবারের দিনের ক্লাসটা আমি আগামীকালকে নিয়ে নিব বুঝতে পারছেন বৃহস্পতিবার ক্লাস নিতে পারবো না এই জন্য আগামীকালকে ক্লাসটা নিয়ে নিব এবং আগামীকালকে আপনাদের পিকজেলের ক্লাস নিব বুঝতে পারছেন পিকজেল সেট আপের ক্লাস নিব ইনশাল্লাহ পিক্সেল সেট ক্লাস নেওয়ার পরে আমরা একটা ক্লাস আসবে ইনস্টাগ্রামের ইনস্টাগ্রামের অ্যাডস ক্যাম্পেইনের ক্লাসটা শেষ করার পরে আমরা আবার চলে যাব ফাইবারে কিভাবে অ্যাডস ক্যাম্পেইনের ফাইবারের ক্লাস করবেন কিভাবে গিগ ক্রিয়েট করবেন এগুলো সব আমি করব বা বাসার ভাই করে নিবে সমস্যা নেই স্যার তাহলে কি আমাদের ক্লাস রবি মঙ্গল বৃহস্পতিবার রাত দশটায় হবে আগের শিডিউল কি আগে শনি সোম বুধা ছিল না জি স্যার শনি সোম বুধ স্যার সেই সেই শিডিউলটাই ঠিক থাকবে ঠিক আছে সেই সেই শিডিউলটাই ঠিক থাকবে শনি সোম বুধ কিন্তু বিষয়টা হচ্ছে এই সপ্তাহে ক্লাস আমি টানা নিচ্ছি কারণ বিরস ক্লাসও নেওয়া যাচ্ছে না আর একটু গ্যাপ পড়ে গেছে এই জন্য সবাই অ্যাক্টিভ করার জন্য একটু টানা ক্লাস নিচ্ছে ঠিক আছে আজকে এই পর্যন্তই ক্লাস এখন কারো যদি কোনো কিছু জানার থাকে বা ওই যে সাধারণত বিশেষ করে এখানে